তো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো ভালো ভালো ভালো তো আজকে এই দিদির বাড়ি থেকে বের হয়ে এখন বাড়ির দিকে রওনা মানে কালকে রাত্রে দিদির বাড়িতে আসছি <laughs> এখন এই চাঙা মান্দা অবধি হেঁটে যাবো ছয় কিলোমিটার এরকম হবে আরো খেলা শুরু করে দিয়েছি <laughs> তো তারপর থেকে চাঙা মান্দা থেকে দেখি গাড়িতে দিদি যাওয়া যায় তারপরে বাড়ি ওকে এই ড্রেস আপ এখন চেঞ্জ পুরো গেট আপ আমাদের তো ওদিকে পুরো গেট আপে আসছে মনে হয় হ্যাঁ, পাখি দেখতে যাবে এরকম অবস্থা ঠিক আছে মানে এখানে সুস্তিহাট বা এলাকাটার নাম এখানে বড় বড় পুকুর আছে প্রায় তো এই রাস্তা দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি চাকরা মান্দা দেখি কি হয় জল নিছি খাওয়া দাওয়া মানে ভাই হয়ে কিছু কও এনার্জি ফুল দোষ ওদিকে ভাই দা দোষ ওকে ঠিক আছে দেখতে থাকুন হেঁটে যাচ্ছি আমাদের বিজয় ভাই ওদিকেরই ভাই আর আমাদের বিভাস ভাই একেবারে হেঁটে আর আমি পিছন দিকে কি বিভাস ভাই কি কন এনজয়িং ওদিকেরই ভাই কিছু কম এদিকে লোক কাজ করে একটা সবচেয়ে বড় অভিজ্ঞতা নিয়ে যে এসে এরকম মানে প্রচুর চা বাগান মানে এত সুন্দর চা পাতা বাগান কটা সেলফি তুলি মন আছে হ্যাঁ তুলিম অবশ্য মানে এই বাগান বিরাট বড় তোমাক দেখাও একবার চারদিকে লাগতেছে মানে কি ওয়া ওয়া জিনিস কি চা পাতা বাগান ওয়া বাবা সেই ওয়াও মানুষ যেমন সোজা পথে যায় আমরা মনে হয় দার্জিলিংয়ে ঘুরতে আসছি এরকম আমরা বেকা পথে যাই শুধু শর্টকাট রাস্তা তো ভিতরে প্রচুর চাপা বাগান এই রাস্তা দিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে মনে হয় চিতাবাঘ দেখছে ভয় পাইছে কিছু একটা ভয় পাইছে দৌড় বাহ কি তো বাম্পার হয়েছে না ও ও ও বাম্পার ওয়া ওয়া খালি ওয়াও ওয়াও ওয়াও সামাদা বাগান ওয়া ওয়া ওয়া ওয়া ওয়াও না হ্যাঁ আর কিছু কও কেমন লাগেছে সাবা দাবা দেখিয়া বাড়ি যাবো বাড়ি যাবেন মরুজ বাড়ি ভাইয়ের বাড়ি হ্যাঁ।, হ্যাঁ।, হ্যাঁ।, হ্যাঁ তারপর বিয়া করিবেন নাকি বিয়া করিব বিয়া করিব ওয়া ওয়া খালি নাকি তারপর সংসার তারপর সংসার তারপর মরি বিয়া দিব হবো পৃথিবী ডুবে যাবে জলের নিচে চলে যাবে তখন আর পৃথিবী পৃথিবী থাকবে না তখন আমরা আমাদের পরের যে থাকবে তারা এই দিদি বহুত চাপাতে বাগান একটু সেলফি তুলি কারণ এখানে সেলফি সেলফি তুলি একদম মানে রান্না করো ওয়াও ওয়াও রাস্তা আর তারপর তখন অনেকটা হ্যাঁ পাঠিয়ে দিবি এক হাজার সাবস্ক্রাইব করে যা যা বয়লা দিয়ে ফ্যান দিন যা মুরগা মুরগা এটা এলাম চা দোকান বাগান বাগান দিয়ে তারপরে শর্টকাট হবে হাওড়া ব্রিজ একদম জলপাইগুড়ি হাওড়া ব্রিজ এই যে ভাইরাস স্নান করতেছে তারপরে পার হবো ওকে হচ্ছে হাওড়া মানে হাওড়া ব্রিজ পার হলাম এই যে ভাই আমাদের পাহাড়ে উপরে উঠছে একদম ভাইয়া শুনতে পাচ্ছেন ওকে পুরা আমাদের বাগান পুরো আসলে ঘেরা এই বাগানে জমা করা একদম এই ফাঁকে শর্টকাট তারপর হচ্ছে চাংরা বান্ধ রাখলে পুরো দেখা পাচ্ছেন চাংরা বান্ধটা পুরো বড় মানে কন্যা সেই বিরাট বড় এই তো আমার ওদিকের ভাই ওই যে বিভাগ ভাই খুবই ঘুরিয়ে আছে মাথা ঘুরে আছে যাই হোক দেখো চাংরা বান্ধা প্রায় ঢুকে দিছি তো বিভাগ ভাই কিছু কম ক্লান্ত অনেকটা চাপা দাম পার হয়ে আর চাংরা বান্ধা ঢুকেছি চাংরা বান্ধা চলে আসিনি এতক্ষণ গাড়ি এসেছে এইখান গাড়ি মানে যাবে মেখলিগঞ্জ হ্যাঁ মেখলিগঞ্জ যাবে তো এইখানে তরিমলায় যায় কিনা দেখি যাবে না কিনা ওই যে ভাইগুলো আড্ডা মারছে আমরা এলা বাসে চড়ছি এলা যাচ্ছি বেশ ভাই চলে এসে প্রায় এলা বেলতলি এলা বাড়ির দিকে রোনা ওদিকে ভাই তো পুরো হাফসি গেছে আর যাওয়ার না সারি মানে কি কমু আর কি খবর ওদিকে ভাই কি বলেন কি খবর না বলে টোল যাচ্ছেন আচ্ছা ভাই কি করেন জিজ্ঞেস ভাই গলি গেছি আমরা বেলতলি আসিনি এলে জীবন ভাই আমাকে ইয়া এই যে বিয়ে খাসায় তারপরে যে অধিকারী ভাই পুরো ক্লান্ত হয়ে আমাকে মাইয়া মরা লোক হয় কিছু একদম তো জীবন ভাই অনেক ধন্যবাদ ফলেনতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে দেখা হবে অবশেষে আমার ওদিকে ভাই পুরো হাসি খিচে এখন সেলে আছে এই ভুট্টা বাড়ি আমার থুইয়া এই যে বাড়ি ঘর তুলি চেলা হাসি আছে পুরো মানে কি কমো আর আমার থুইয়া আছে ওদিকে ভাই তো আমার থুইয়া চলে গেল তোমরা কি যাবেন নাকি ঠিক না

এত পর যে হাঁটি গেলেন আসলেন কেমন একটা অনুভূতি কম কীরকম হইল কীরকম অনুভূতি ক হ্যাঁ দেখো বিয়ে যায় মাথা কাকা এটাই অনুভূতি আমার কিছু তো কিছু তো কওয়া আছে কি কীরকম অনুভূতি নো কমেন্ট ও বলে নো কমেন্ট আবার শেষ নো কমেন্ট যা দেখছেন ভিডিও দিবেন না কোনো কমেন্ট হবে না এই যে আমার অধিকারী ভাই দেখলেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই টাইগার দার চ্যানেলটাকে নো কমেন্ট যা অনুভূতি হচ্ছে তোমার ভিডিও দেখি একদম মানে নিজের আরে তোর কিরকম এক্সপিরিয়েন্স হল কখন রে যেটা বলে আছে ওইটা এক্সপিরিয়েন্স না কিছু তো বললোই না আর বলে যা এক্সপিরিয়েন্স হল তাই বলে দিন না বলে এগুলা তো আপলোড হবে কি বন্ধু বোন ইয়েস ইয়েস এই পুরো ক্লান্ত জামার প্যান্ট খুলে দিই সাত টাকা ফ্রেন্ডস অবশেষে বাড়ি আসলাম তো ভালো লাগলো বাড়ি এসে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার ওকে তো পরে অবশ্যই দেখা